لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء গায়ের ভাবে যারা দায়িত্ব পায় যারা ক্ষমতা দেখায় আমার চাচা প্রায় পঁচিশ বছর হয়ে গেল চেয়ারম্যান দুইবার হয়েছিল ভোটে আর তিনবার ঝড়ে আওয়ামী লীগের চেয়ারম্যান তো ভোট লাগে না ওনার মাঝে মাঝে দেখি ক্ষমতা দেখায় এলাকায় হয়তো ওরকম কেউ আছে ওই ঝেনাইদাতে আছে ওইরকম একজন গাইবি ভাবে হয়ে গেছে ক্ষমতা দেখাচ্ছে আমরা তো পড়ে গিয়েছে ঝামেলা না শুনলেও হয় না আর শুনতে গেলেও এই শরীর পারে না এমনিতে রাত জাগা দিন রাত নেই এখান থেকে এখন যদি একটা দশে শেষ করে আট ঘন্টা সময় লাগবে কমপক্ষে ঝিনাইদা যেতে দৌড়ে তো যাওয়া যাচ্ছে না এই জন্য আসলে আমি দুঃখিত আর কিছু বলার নেই বলার থাকলে আমি বলতাম আছে আবার বদ দোয়া দিলেও তো সমস্যা থাক যা করেছে করেছে আল্লাহ ও জন্যই করেছে মানুষ এক জায়গায় করে কথা শোনাবে এই জন্যই দিয়েছে কিন্তু রাস্তার দূরত্বটা বেশি হওয়ার কারণে আজকে আমরা আপনাদের জহর থেকে আসর যেটা ছিল না দিয়ে আমরা এগারোটা থেকে দিয়েছি কষ্ট হচ্ছে জানি প্রচন্ড গরমে এখন আসলে এই সময় তো মাহফিল করার সময় না কোরআনের অনুষ্ঠানগুলো রাতের বেলা নিস্তব্ধ থাকে ভালো হয় জহর থেকে আসরও ওটা হয় না যে এলাকায় দেখি শুধু বাংলাদেশের চৌষট্টিটা জেলা কোনো জেলায় বা কোনো এলাকায় এই রংপুর বিভাগের কয়েকটা জেলায় এগুলো চলে এগুলো একটু শীত পড়ে বেশি এলাকায় এই জন্য হাজারো কাজ ছিল আমাদের মত নির্বিশেষে সব কাজ বাদ দিয়ে করান জানার যে আগ্রহ নিয়ে বসে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুরে কোন এটা নবাবগঞ্জ থানার অন্তর্গত বড় চারাপুর ঈদগাহ ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত তফসিল করার মাহফিলের সম্মান সভাপতি আলহাজ বেলাল উদ্দিন মন্ডল বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের সৌর সন্তান যারা আমাদেরকে দেশ স্বাধীন করে আজাদ করে স্বাধীন একটা দেশে বসবাস করার সুযোগ যাদের মাধ্যমে আল্লাহ করে দিয়েছে স্বাধীনতা ওনারা এনে দেয়নি আল্লাহ দিয়েছে ওনাদের মাধ্যমে থাকি আল্লাহ যদি বলতেন না আমি স্বাধীন হতে দেব না বেলাল উদ্দিন মন্ডলের মতো কোটি কোটি মানুষ চেষ্টা করলেও পারত না এই বিশ্বাস আমাদের আছে তো শুধু সামিয়ানার নিচে এখান থেকে বের হয়ে গেলে থাকবে আর হ্যাঁ, বিশ্বাস যেন থাকে এই বিশ্বাসটাই ছিল না যাদের দ্বারা কাফে এ বিশ্বাস ছিল যাদের তারা মুসলিম আবু সাহেবেরও বিশ্বাস ছিল যে আল্লাহ একজন আছে কিন্তু তিনি যে সব কিছু করতে পারে এই বিশ্বাসটা সঠিকভাবে ছিল না আমাদেরও আবু জাহেলের মতো অনেকের ইমান আছে যে আল্লাহ আছে ক্ষমতায় দেওয়ার মালিক অনে না জনগণ এই বিশ্বাস কার কার আছে হাত তোলে তো আহ শুনছো আমি দেখতে পাচ্ছি এবার দুই হাত তুলিস এক হাতই তুলছে দুই হাত তুলিস না না এভাবে শুনলে তো আমি বোঝাতে পারবো না আমি গতানুগতিক কথা কম বলি তাফসিরুল কোরআন মাহফিলে আমরা চেষ্টা চালাবো কোরআনে কারিমের গভীর তথ্যগুলো তুলে আনার এই জন্য হুজুরকে এখানে বসালাম এখন এটা এক দেড় ঘন্টার একটা ক্লাস হবে এটা কি ক্লাসে যেভাবে জবাব দেয় ছাত্ররা ওইভাবে জবাব দেবেন দেবেন তো যারা দাঁড়িয়ে আছেন এরা কি বসা যায় না ওখানে জায়গা কি ওটা জায়গা নাকি দরকার আপনার বউ বাড়ি যে পোশাক কেসে দেবে বসেন বলে দেবো ভাবিকে বসেন বসেন সহসভাপতি আছেন আলহাজ মোহাম্মদ আতিয়া রহমান ইনিও বীর মুক্তিযোদ্ধা আল্লাহ এই সূর্য সন্তানদেরকে যেন হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া দান করে প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য আমি লোকটাকে দেখি নাই নাম শুনেছি আমাদের কুষ্টিয়া সাবেক জামার যারা মোহাম্মদ শিবলি সাদিক কি করে যে সংসারটা ভেঙে গেল বুঝলাম না যায় হয়েছে এখন যে সংসার তৈরি করেছে আল্লাহ যেন এই সংসারে অন্তত বরকত দেয় কিন্তু বারবার যদি এভাবে বস হয়ে যায় একটা বদনাম হয়ে যাবে আপনাদের এলাকার মানুষের মনে হয় কি আমি বাকিটা বললাম না আপনি আজ পর্যন্ত শুনেছেন কোন মসজিদের ইমামের মহাজিনের বউ চলে গেছে না বাকিটা বলা লাগবে যাই কেন বিজ্ঞান এখন আবিষ্কার করেছে মানব শরীরের ভেতরে দুই কারণে সংসার টেকে না প্রথমত মানুষের এই যে দাড়ি আল্লাহ দিয়েছে এটা খেলা করার জন্য দেয়নি যারা দাড়ি বেশি কাটে ওদের এই ত্বক মোটা হয়ে যায় বুঝতেছে দুই নাম্বার ওদের যৌন শক্তি নষ্ট হয়ে যায় আমি আর বলতে পারলাম না আপনি বোঝার থাকলে বোঝেন না হলে আপনি চুপ করে বসে থাকেন এতক্ষণ যারা আলোচনা রাখছিলেন আহাজ হাফেজ মৌলানা মোয়াজ্জেম হোসেন মক্কা ইন্টারন্যাশনাল হেফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক নজিবুর নওগা উনি একটা হজের এজেন্সির মালিক মানুষকে আল্লাহ ঘর তিনি আসেন আমি এবার তার সাথে দোয়া করবে অমরা করার জন্য আল্লাহ রাবুল আলমিন আমার আমার ম্যাডামের আমার মা বাবার যেন কবুল বিশেষ অতিথি এখানে অনেকগুলো মানুষের নাম বিশেষ করে মনোয়ার হোসেন আমাদের চেয়ারম্যান রাশেদুল কবির গোপালগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান গোলাপগঞ্জ এরপরে সায়েম সরোজ ইনিও চেয়ারম্যান কোষদহ ইউনিয়ন পরিষদের আল্লাহ এই প্রতিনিধিদেরকে হাজরত অমরের মতো দায়িত্ব পালন করার তৌফিক দেন বলেন আমি মঞ্চে বসা আমার গানে বামে চেয়ারে যারা বসে আছে অত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা বোনেরা প্রশাসন এসেছে আসেন ও দরকার নেই গ্রাম অঞ্চল তো এই জন্য আসেন এসেছে তাহলে সালাম একটু দেওয়া যায় সম্মানিত প্রশাসনের ভাইরা আমার বাবা পুলিশ আমার দোলা ভাই পুলিশ আমার চাচা পুলিশ সব পুলিশ নিজেদের বাবা মা স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে দেশ এবং দশের দায়িত্ব বাংলার বিভিন্ন প্রান্তে পালন করা কত কঠিন এরা যারা চাকরি করে তারা টের পায় আমি এই যে খুব বেশি হলেও সাত আট দিনের জন্য সফরে বের হই সর্বোচ্চ তাই আমার বাড়ি যেতে মন টানে যে কখন বাড়ি যেতে পারলে ভালো হয় আর এরা মাসের পরে মাস সময় পায় না ছুটিও দেয় না আল্লাহ রাব্বুল আলামিন প্রশাসনের ভাইদের দায়িত্ব যেন ইবাদত হিসাবে কবুল করেন যারা এই ময়দানে আসলেন কোরআনের এই আলোচনা শোনার জন্য খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন হে নবী আপনার রবের কালাম তিনটি জিনিস দিয়ে পরিপূর্ণ অতাম্মাতে কালিমাতু রব্বিকা সিদকাও আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম সূরা নম্বর আয়াত আল্লাহ বলেন নবীজি আপনার রবের পোড়া কালাম সত্য কথা দিয়ে পরিপূর্ণ কি কথা দুই নম্বরে ইনসাফ পূর্ণ কথা দিয়ে তিন নম্বরে কেমন পর্যন্ত করানের কোন বাক্য বদল পরিবর্তন হবে নাকি আমি বলেছি আপনি বললেন কেন তারপর মানে আপনার বিশ্বাস আছে যে কোরআনের কোন কথা কিয়ামতের আগে পরিবর্তন হওয়ার মতো বলেন নিজে যখন স্বীকার করলেন তাহলে একটা বিষয় আজকে ক্লিয়ার হওয়া লাগবে এখানে আলেন যারা বসে আছে তাদেরকে বলছি কোরআনে কারিমে নাসেখ মানসুখ আছে না নেই আছে আপনি আলেন না জি নাসেক মানসুক কোরআনে আছে উনি আলেম উনি বলছে আছে আমার মাথা তো ছোট আমার মাথা একটু বড় মনে হচ্ছে আমার মাথায় কি এসেছে জানি না আমি চিন্তা করে দেখলাম নাসেখ মানসুক যদি কোরআনে থাকে নাসেক মানসুকের আয়াত কোরআনে আছে কয়টা হ্যাঁ পাঁচশো প্রথমে ছিল পাঁচশো এরপরে কমে গেছে একুশটায় এরপরে কমতে কমতে উনিশটা এরপরে সতেরোটা এরপরে পাঁচটা এখন চলছে চারটা আল্লাহ যদি নাসেক এবং মানসুকের আয়াত করানে দেবে আর মারান সাখমেন আয়াতিন আও না তিবি খৈরি মিনহা ও মিথলিহা আর একটা আয়াত আছে সূরা আনাম নাহালের 101 নম্বর আয়াত ওয়াইদা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন এই দুইটা আয়াত হচ্ছে নাসেখ এবং মানসুখের আমরা দলিল দিয়ে থাকি এটা যদি কোরআনের আয়াত আল্লাহ নাজিল করার পরে বাদ দিয়ে আর একটা আয়াত নতুন করে দিয়েছে এই অর্থ আপনি ধরেন আল্লাহর মেধা কি এরকম যে একটা আয়াত দেওয়ার পরে একটা বিধান দেওয়ার পরে হয়তো বিশ বছর পঁচিশ বছর চলেছে আর চলছে না থুকু আর একটা দিলাম থুকু না কি বলে না মানে আরো শব্দ আছে আমি এই বাংলায় বললাম এটা বোঝে ভালো যে একটা বিধান চলছে হঠাৎ করে হয়তো বিশ বছর চলার পরে আর চলছে না কি বলে তখন থক্কু বলে না তো এটা বাদ রিজেক্ট এ চলছে না আর একটা নতুন করে দিলাম আল্লাহর তো অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুর জ্ঞান আছে না নেই উনি কোরআন এমন ভাবে বানিয়েছে কেন যে বিশ বছর পরে চলছে না এ পাঁচশো আয়াত বাদ দিয়ে নতুন করে আর এক আয়াত দেওয়া লাগবে এ কেমন আল্লাহ কি আপনি কোনোদিন চিন্তা করেছেন আর নাসেক এবং মানসুক যদি কোরআনে থাকে তাহলে তো আল্লাহ অপচয়কারী হিসাবে পরিগণিত হয় কারণ যে আয়াতগুলো আল্লাহ দিয়েছেন সেখান থেকে কমতে কমতে আজকে এসে দাঁড়িয়েছে কয়টায় আয়াত ছিল কত পাঁচশো এরপরে কমে দাঁড়িয়েছে একুশটা এরপরে উনিশটা এরপরে সতেরোটা এরপরে পাঁচটা এখন চলছে আরো যে কমবে না তার গ্যারান্টি আছে এগুলো কমাচ্ছে কি আল্লাহ কে মানুষ আমার কালামে কোনো পরিবর্তন নেই কোনো কিছু বাদও যাবে না আপনাকে বাদ দেওয়ার ক্ষমতা দিল কি বলেন এখানে কোনো ষড়যন্ত্র আছে এইটা আবিষ্কার করা দরকার কথা বলছেন এটা যদি আজ মুসলমানেরা আবিষ্কার করতে পারতো অনেক ধোকা থেকে বেঁচে যেতে পারতো আমরা আমার এই ছোট্ট ব্রেনে পড়া কোরআন থেকে পঁয়ত্রিশটা বিষয় অলরেডি আমি আবিষ্কার করেছি একটা একটা করে আমি বলছি আপনি দেখেন মাথা ঘুরে যাবে কলকাতা আলিয়া থেকে ঢাকা আলিয়া পর্যন্ত ব্রিটিশ আমলে সাতাত্তর জন সাতাত্তর বছর একাধারে ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল আলিয়া মাদ্রাসায় কত আপনি ঢাকে আলিয়া মাদ্রাসায় যান দেখবেন প্রিন্সিপালের পেছনে এই টাঙানো আছে ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপালের কাদে আমি কয়েকদিন আগে গিয়ে নিজে দেখে যে ছবি তুলে নিছি ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছে কি এক দুই বছর কত বছর সাতাত্তর বছর তারা কি বসে বসে সাতাত্তর বছর আঙ্গুল চুষেছে কথা বলেন আল্লাহ বলেন হে নবী আমানুল আশরাকু পৃথিবীতে যারা ইহুদি যারা মুশরিক অবশ্যই এরা আপনার উন্মতের জন্য প্রকাশ্য জঘন্যতম শত্রু ওরা আলিয়া মাদ্রাসায় প্রিন্সিপালের দায়িত্ব পেকে বসেছিল অবশ্যই কিছু করেছে তার ভেতরে এটা একটা আল্লাহকে ষড়যন্ত্রকারী অপচয়কারী হিসাবে পরিগণিত করার জন্য নাসে খামানসুকের এই বিষয়টা আমাদের সিলেবাসে ঢুকিয়েছে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আল্লাহ কোন আয়াত দিয়ে ওটা বাদ দিয়ে আবার নতুন আয়াত দিয়েছে আল্লাহর জ্ঞান তো আমাদের চাইতেও কম তাহলে না মানে উনি একটা আয়াত দেওয়ার পরে বিশ বছর চলেছে আর চলছে না নতুন করে আর একটা দেবে তো ওনার কেমন মেধা তাহলে এই আয়াতগুলোর অর্থ কি করা লাগবে এইটাই তো এইটাই তো গবেষণা আপনি আছেন ময়দানে আছেন না মনে হয় নেই আছে যারা এখানে আলেম বসে আছেন অল্প লেখাপড়া জানেন তাদেরকে আরো অ্যাক্টিভ হওয়া লাগবে এটা সেমিনার হলে আরো ভালো হতো এখানে বারো বাপের তেরো ছেলে বসে আছেন সবার মেধা একরকম না এই জন্য বোঝানো কঠিন হয়ে যায় তারপর আমি আশা করবো আপনি বুঝতেছেন বুঝবেন তো আল্লাহ যে অপচয়কারী না তার বাস্তব প্রমাণ একটা আয়াত দেওয়ার পরে দশ বছর চলেছে এই দশ বছরে কি পড়াশোনা হয়নি কথা বলে না কেন লেখা হয়নি লিখতে কাগজ খরচ হয়নি কালি সময় মেধা তা কি বুঝলেন আপনি এই যে সব নষ্ট দশ বছর পড়ার পরে এটা আর চলছে না বাদ দিয়ে আর একটা দিলাম এতদিন যে আমি এই দশ বছর এগুলো লিখলাম কালি নষ্ট হাজার হাজার দিস্তা কাগজ নষ্ট সময় নষ্ট আমার মেধা নষ্ট তাহলে এগুলো অপচয়ের ভেতরে পড়ে না আর আল্লাহ আল্লাহকে অপচয়কারী সবকিছু নানা পাচ্ছেন মানে হিসাব মিলিয়ে দেন নাসের মানসক যদি থাকে কোরআনে তাহলে আল্লাহ অপচয়কারীর ভেতরে কারণ উনি এমন বিধান দিলেন কেন যে বিধান চলে না বিশ বছর পরে বলেন তাহলে আমরা যে এতদিন এই বিশ বছর পড়লাম বিশ বছর পড়ার পরে আমার সময় নষ্ট হয়েছে মেধা নষ্ট হয়েছে আমার কলম খালি খাতা সব নষ্ট আল্লাহ অপচয়কারী আপনাকে বলা লাগবে আল্লাহ অপচয় আল্লাহ যে অপচয় করে না তার প্রমাণ হচ্ছে সোনা বানী ইসরাইল ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অবশ্যই অপচয়কারী যারা তারা শয়তানের বলেন আল্লাহ যদি এ ফতোয়া নিজে দেয় নিজে ওই কাজ করবে উনি যে করে না তার প্রমাণ কি আপনার শরীর আপনার শরীরের ভেতরে লেবার আছে কি আছে এই লেবার রস তৈরি করে শরীরের রক্তের বিভিন্ন অর্গান থেকে এই পিত্তথলির যে রস এই পিত্ত রসটা পিত্তথলি দিয়ে এসে পাকিস্তলিতে পার হওয়ার পরে যে খদ্রাংশ আছে যেখানে খাবার জমা হয় কি জমা হয় বলেন বিজ্ঞান এখন দেখিয়েছে যে এই পিত্তথলির এই গুরুত্বপূর্ণ রসটা যতক্ষণ আপনার এই পেটের খাবারের উপরে পড়ে চর্বি জাতীয় খাবার হজম করে এই রসটা যতক্ষণ আপনার পেটে খাবার থাকবে ততক্ষণে রস অটোমেটিক ফোটা ফোটা পড়তে থাকবে কারণ এই রসটা দামি রস যখন আপনার পেটে খাবার থাকবে না তখন অলরেডি ওই মুখটা আল্লাহ অটোমেটিক বন্ধ করে দেয় আল্লাহ তো প্রত্যেকের পেটের ভেতরে ঢুকে ঢুকে বন্ধ করে নাকি কি সিস্টেম আল্লাহ করে দিয়েছেন যতক্ষণ আমার বান্দার পেটে খাবার থাকবে এই খাবার হজম করার জন্য এই রসটা দামি এই জন্য অটোমেটিক আমি লাইন করে দিয়েছি যতক্ষণ খাবার থাকে ততক্ষণ রসগুলো পড়ে চর্বি জাতীয় খাবার হজম হয়ে যায় যখন খাবার নেই রস তো পড়তেই থাকবে ওটা তো অপচয় ওটা কি এই জন্য আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছে যখন খাবার শেষ অটোমেটিক ওইটা বন্ধ হয়ে যায় এই গবেষণা করে অন্তত তেরো জন খ্রিস্টান বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে আমার আল্লাহ যে অপচয়কারী না তার প্রমাণ এইটা মানুষের পাকিস্তানি সবার বলতে পারেন না তাহলে বুঝলাম আল্লাহ অপচয় করে না এমন আয়াত কেন দিল যেটা বিশ বছর চলার পরে আর চলছে না তাহলে এটা আমার আল্লাহ দিতে তাহলে মানসেক মানসুকের আয়াত কি উনি যে বলছে আছে আয়াতিন আও মিনহা আও মিসলিহা সূরা বাকারা 106 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হে নবী এটা দ্বারা আমি কোরআনে কারিম ইন্ডিকেট করি নাই পূর্বের কিতাব তাওরাত জব্বর ইনজিল এগুলোর বিধান আমি আল্লাহ দিয়েছিলাম ওইগুলোর কিছু কিছু বিধান বাদ দিয়ে তার চাইতে উত্তম কোন বিধান বা তার সব পর্যায়ের বিধান আপনাকে আমি কোরআনে পরবর্তীতে দিয়ে দিয়েছি এইরকম অর্থ করলে আর কারো কোনো গায়ে বাঁধার কথা আল্লাহ অপচয়কারী তাও বলা যাবে না কারণ আগের বিধান হয়তো চলেছে এখন ওই কিতাবই বাদ ওই কিতাব কি সুতরাং ওই কিতাবের যে বিধানগুলো আল্লাহ বাদ দিয়ে তার চাইতে সুন্দর এবং তার সমপর্যায়ের কোন বিধান আমাদের সর্বশেষ সংস্করণ তার নাম কি বলেন এইটাই ফাইনাল এই জন্য আমার মাথা ছোট তো ভুল হতে পারে যাদের মাথা বড় বড় আছে আলেমদের আপনারা আরেকটু চিন্তা ভাবনা করবেন আমাদের সিলেবাসে একশো মার্কের এটা দিল কে নাসেক মানসুক বলে আল্লাহ যদি নিজে করবেন তাহলে পাঁচশো আয়াতি মানসুক থাকবে দিন যত যাচ্ছে কমছে কমাচ্ছে কি বসে সরকার শয়তান না এটা আমি যেটা বললাম এটা সাধারণ মানুষ হয়তো না আলেম যারা আছে তাদেরকে একটু চিন্তা ভাবনা করার জন্য বললাম আপনি একটু ভাবেন আসলে এটা মনে হয় ষড়যন্ত্র করে আমাদের ভেতরে প্রবেশ করিয়েছে এরকম কয়টা পেয়েছি আমার এই ছোট্ট মেধায় পঁয়ত্রিশটা কয়টা আমার মতো ছোট মানুষ যদি পঁয়ত্রিশটা পায় তা আপনার মাথা তো আরো বড় আপনি আরো বেশি পাবেন কারণ ওরা সাতাত্তর বছর বসে বসে আন্দোলন চষে নয় অবশ্যই কিছু করে গেছে আমরা যাবো ইনশাল্লাহ আয়াতের দিকে পড়া শরীফে আল্লাহ যা দিয়েছেন সব সত্য কথা ইনসাফপূর্ণ কথা সুষম কথা তিন নাম্বারে কোনো কথা কোনোদিন পরিবর্তন সুতরাং এই কোরআন শোনার জন্য যারা বসে আছেন দিনের বেলা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ সালাম আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি প্রতি যারা আমি তো আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি আপনার কি কিছু বলার নেই বিশ্বনবীর আদর্শ মানবতা একমাত্র মুক্তির গ্যারান্টি এ কথার সাথে একমত আছে তাহলে নবীজি বাদ দিয়া কার আদর্শ অনুসরণ করা যাবে না ওটা যদি আপনার বাবাও হয় এটা শুধু সামিয়ানার নিচেই শেষ এটা কেন বললাম সোরা আরাফ আট নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়াত না একটু খেয়াল করে শোনা লাগবে এদিকে তাকান জাকাত কিন্তু আপনার স্ত্রীকে নেবেন না কাকে হ্যাঁ আপনার স্ত্রীকে নেবেন না প্রশ্ন আসতে পারে লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না না পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না কারণ কোন নবী যে নবীদের রক্ত হারাম রক্তের ভেতরে মিশান নাই প্রত্যেকটা নবীর স্ত্রীর চরিত্র কি ছিল আরো জোরে এরপর আল্লাহ যখন গজব দিলেন লোক নবীর স্ত্রীকে ধ্বংস করে জাহান নামে দিয়ে দিলেন কারণ কি আমি যত তাফসির বিশ্ববিদ্যালয়ে পড়েছি সব মফাসির লিখেছেন লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল তিনি চরিত্রহীন ছিলেন না তাকে আল্লাহ ধ্বংস করার একটাই মাত্র কারণ সে তলে তলে দরিদ্রহীনদেরকে সাপোর্ট করত আপনি মনে করছেন আমার চরিত্র ভালো আমি নামাজ পড়ি রোজা রাখি দান করি সাদগা করি হজ করেছি আমার ব্যবসা হালাল আমার বউ পর্দায় থাকে আল্লাহ আমার জাহান নামে দেবে কি দেখে দেবে আপনি টের পাচ্ছেন নাকি দেখে দেবে টের পেয়েছেন এবার আমরা সব ভালো আপনি এমন মানুষকে আদর্শ মেনে চলেন এমন মানুষের পেছনে চরিত্র শয়তানের চাইতেও খারাপ কোথায় যাবেন অবশ্য জাহান নাম ও যদি নিজে বলে যে জাহান নামে যাবো যদি আপনার চরিত্র সংশোধন না হয় আপনি জাহান নামে যাবেন আপনার টুপি মাথায় আছে তাতে কি হচ্ছে আপনি জাহান নামে যাবেন আশা করছে আপনার যে দরজা বিবেকের দরজায় তালা লাগানো আছে তালা খুলবে তালা খুলবে খুলবে তো না খালি ইনশাল্লাহ বলে শেষ করে দেওয়া না একেবারে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে যতদিন বেঁচে আছি বিশ্ব রবি ছাড়া কাউকে মানি না একটু কমিয়ে দেন আল্লাহ আমাদেরকে অন্তত এই কথাটা যদি বোঝার তৌফিক দিতেন আর আমরা যদি বুঝতাম এই দেশে সাতচল্লিশ বছর আগে আল্লাহর কোরআন সংসদে আমরা দেখতে পেতাম মাহফিলে আসলে কোরআন হাদিসের কথা শুনলে এত ইমান বেড়ে যায় হাত তুলতে বলে ঠ্যাং তুলে ফেলে এখান থেকে চলে গেলে যা ছিল তাই আপনি কেন কি স্বীকার করলেন বলেন যে নবী ছাড়া আর কাউকে মানবেন না এ কথা তো মিথ্যা বললেন আপনার মুখের কথা মনের কথা এক না এর বড় যদি কারো মুখের কথার সাথে ওর মনের কথার মিল না থাকে আল্লাহ কোরআনের কসম দিয়ে বলছি ওই লোকটা যদি মারা যায় মোনাফিক হয়ে মরবে আপনি কি মরতে চান মোনাফিক হয়ে মরতে চান আশা করছি এই কথার অর্থ বুঝে আপনি আজকে থেকে আমল করবেন আপনার একমাত্র আদর্শ বিশ্বনবী কে আপনি যদি খাবারও খান নবীর মতো খাবেন যদি বিয়েও করেন নবীর মতো বিয়ে করবেন এক কথা বলছেন কেন আপনি যদি সন্তান জন্ম দেন নবীর মতো জন্ম দেওয়া লাগবে অনেকে টিভি দেখতে দেখতে সন্তান জন্ম দিচ্ছে ওইটা তো আল্লাহ বলি হবে নাকি হচ্ছে ওই রকম পেট থেকে বের হয়ে হয়ে গেছে ডিপ জল আমি যে দ্বিতীয় যে পয়েন্টটা বললাম এটা যদি আপনি আনা সারা রাত সারাদিন ও আর শোনা লাগে না মানুষের যদি আল্লাহ হেদায়ত দিতে চায় একটা কথাই দিয়ে দেয় আমার মনে হয় যে কথাটা বললাম লোক নবীর স্ত্রী সব ভালো ছিল তার সে চরিত্র হীনা ছিল না চরিত্র তার খারাপও ছিল না সে জীবনে কোনোদিন জেনাও করে নাই ব্যবিচার করে নাই কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীজির রক্ত প্রবেশ করার নাই তাহলে তার চরিত্র ভালো ছিল কথা বলে না কেন তাকে জাহান নামে দেওয়ার কারণে একটাই সে তলে তলে চরিত্রহীন লোক যারা সমাজে তাদের সাপোর্ট করত তা আপনার চরিত্র যদি এরকম হয় নবীর স্ত্রীকে জাহান নামে দিলে আপনাকে আল্লাহ ছেড়ে দেবে ছাড়বে না কিন্তু সাবধান হওয়ার জন্য এই মাহফিল দিয়েছে নাকি লোক দেখানোর জন্য দিয়েছেন এবার অনেকে ভাবছে মাহফিল না দেওয়াই তো ভালো ছিল আমি জানি আপনার মনে এটা বলছে আপনার কপালে যদি হেদায় আমি জোর করে দিতে পারবো না দোয়া করছি মোসাফির অবস্থায় আল্লাহ যেন এই আয়াতটা বোঝার তাওফিক আপনাকে দান করে সোরা আরাফ আয়াত নাম্বার হ্যাঁ? তিরাশি বাড়িতে মিলিয়ে দেখবেন আট পাড়ার প্রথম পৃষ্ঠা তিন নাম্বার লাইনে আছে এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয় ও আবু জেহেল ছাড়া কিছু না না আবু জেহেল এত খারাপ ছিল না আলহামদুলিল্লাহ আমরা সরাই বাকারার একটা আয়াত পড়েছি কয়টা বলেন আয়াত নাম্বার তেরো কত জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন এরপরে আমরা তাফসিরে প্রবেশ করবো আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম তোমাদেরকে বলবেন তোমরা ইমান আনো কি আনো কেমন করে ইমান আনবে কামা আমান নাস মানুষ যেভাবে ইমান আনে বা এনেছে এবার প্রশ্ন আসতে পারে আমরা কি মানুষ না হ্যাঁ আপনি কি মানুষ কিনা এবার বোঝেন তিনটি ইন্দ্রিয় শক্তি আল্লাহ মানুষকে দিয়েছে এই তিনটি ইন্দ্রিয় শক্তি যারা কাজে লাগাবে না সে যেই হোক আর মানুষের তালিকায় নেই ও জানোয়ার চাইতেও খারাপ বিহা সোরা নয় নাম্বার পাড়া তেরো নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইনের একশো উনআশি নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তালা বলেন যাদের কলব আছে বিবেক আছে কিন্তু বিবেকটা কাজে লাগায় না এদেশে তো নেই আপনি যে বললেন আমি মানুষ মানুষ আছেন কিনা এবার বোঝেন যাদের কলব আছে হৃদয় আছে কিন্তু চিন্তা নেই সব কিছু চিন্তা করে কিন্তু নিজের দলের বিরুদ্ধে গেলে তখন চিন্তা পাল্টিয়ে যায় এই ধরনের সেন্সরা মানুষ নেই না আপনি মানুষের তালিকা এবার পড়বেন না কারণ বিবেক আল্লাহ সবাইকে দেয়নি গরু ছাগলকে বিবেক দিয়েছে দিয়েছে না দেয়নি ওর বিবেক নেই জন্য মা কোনটা মেয়ে কোনটা ও কথা বলেন না ভাই আপনারও যদি বিবেক কাজে না লাগে আপনার ভাই কোনটা বোন কোনটা আপনিও ঠিক রাখতে পারবেন না এই বাংলাদেশে গতকালকে ভাই আর বোন দুইজন মিলে বিয়ে করেছে এদেরকে মানুষ বলা যায় কোন সেন্সে বলেন তো যাই না পঞ্চগড় এসে এই কক্সবাজারে ভাই আর বোন আপন ভাই বোন মিলে বিয়ে করেছে কোন দেশ তৈরি আসলে মানুষের মানুষ বল বলবেন কি করে এদের মানুষ বলা যায় না এদের চোখ আছে কিন্তু দেখে না দুনিয়ার অনেক কিছু দেখে পেপার পত্রিকায় টিভির পর্দায় কত কিছু বেশি আসে দেখে দেখার পরেও যখন দেখে না এগুলো তো আমার বিরুদ্ধে আমার দলের বিরুদ্ধে বলে ঠিক আছে অসুবিধা নেই চোখ চোখ না গত্ত জানোয়ার বললেও হতো পৃথিবীতে নিকৃষ্ট জানোয়ারের তালিকায় আছে শুকর আর কুকুর কথা বুঝতেছে কুকুর নিকৃষ্ট না কুকুর যদিও নিকৃষ্ট তার ভেতরে দশটা গুণ আছে কোন মানুষের ভেতরে যদি কুকুরের এই গুণগুলো তৈরি হয় সে আল্লাহ কলি হয়ে যাবে এক নম্বরে কুকুর মনি ভক্ত হয় সে তার প্রভুকে মালিককে ভোলে না এরপরও দেখবেন কুকুরকে মানুষ কিন্তু ভালো খাবার দেয় হাড় খেতে খেতে চিবাতে পারে না কুকুর বসে বসে চিন্তা করে আল্লাহ কি মানুষ না কলেরা পারে না ছাড়েও না আমরা তো দেবে দেয় না এরপরে একেবারে যখন তাকে দাঁত ভেঙে যাবে তখন একেবারে ময়লার স্তূপের ভেতরে ছায়ের ভেতরে ফেলে বলে যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম একটা কুকুর শুকনা হাড় খেয়ে যদি তার মালিককে পাহারা দিতে পারে আমার উন্মতেরা তুমি তো নেইছিলে সেখান থেকে আল্লাহ তোমার আজ আমির হামসা বানিয়েছে কথা বলে না কেন তুমি তো উল্লেখ করার মতো কিছু ছিলে না এখান থেকে শুরু করে আল্লাহ তোমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে তোমাকে আল্লাহ যখন দিনে রাতে পাঁচ মান ডাক দেয় হাইয়াল সদা হাইয়াল ফালা আশা কল্যাণের দিকে সফলতার দিকে দুনিয়ার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো আল্লাহ ডাকে সাড়া দাও না তুমি তো কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ বললে হবে না বালহ মাদল কুকুর আর বলেছে আল্লাহ এদেরকে তুমি এটা বলতে পারো না কারণ আমাদেরকে তুমি বিবেক দাওনি আমাদেরকে কমন সেন্স আকেল এগুলো দাও নি এরপরও আমরা তোমারে তোমার বান্দাদের মেনে চলি আরে সব পাওয়ার পরও যখন তোমারে মানে না তুমি আমাদের সাথে তুলনা দিতে পারো না এই জন্য আল্লাহ পরবর্তী অংশে দিয়েছেন বাল হোম আবল চতুষ্পদ জানোয়ার জন্তু তো ভালো যাদের জানোয়ারের চাইতে আল্লাহর কাছে খারাপ জোর তাহলে আমরা মানুষ আছি কিনা আর কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে লাগবে নিজেই নিজেকে প্রশ্ন করেন মানুষ আছেন কিনা আজ বাংলাদেশে আমার যতটুকু ধারণা মানুষের বিবেক কাজে লাগে না এই জন্য হাজারো মানুষের অধিকার নষ্ট হয় সারদ্দ কোরআনের বাইশ নাম্বার আয়টা আল্লাহ তালা বলেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে তারা যাদের বিবেক আছে কিন্তু কাজে লাগে না এদেশে নেই আছে মানে আমরাই আছে মানে আপনি একটা মানুষকে কথা বলতে দেন না একটা মানুষের অধিকার আপনি আদায় করেন না তার যে হক গুলো ছিল হক গুলো আপনি নষ্ট করেন আপনি কিসের মানুষ আপনি তো জ্যান্ত অবস্থায় জানোয়ার এদেশে জিন্দা জানোয়ার এখন আছে না নেই নাম ধরে লাগবে আপনি যদিও মনে করছেন না আমার সোহারা সোহরাত মানুষের মতো আপনার ভেতরে যেটা আছে ওটা মানুষ নেই ওটা পশু এই পশুদেরকে আল্লাহ জানিয়েছেন হে নবী এদেরকে বলে যে ইমান আনতে কাদের মতো মানুষের মতো কাদের মতো এখন মানুষ করা আল্লাহ পরিচয় দিচ্ছেন যে মানুষ কারা মোহাম্মদুর রসুল্লাহ তিরিশ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তালা বলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ রসুল আল্লাহ দুনিয়ার কেউ যদি স্বীকার না করে হে নবী আমি নিজের স্বীকৃতি দিলাম আপনি আমার রসুল মানে মানে মানে আপনার আপনার সঙ্গে যারা থাকবে তার মানে আপনার সাথে যারা ইমান আনবে তাদের পাঁচটা গুণ থাকবে কয়টা আরো জোরে বলেন সব সবচেয়ে বড় গুণ ছিল এটা তারা মানুষকে ক্ষমা করে দিত করেন মানুষের মতো ইমান আনতে চান এখানে মানুষ বলতে আল্লাহ নিজে বুঝিয়েছেন সাহাবা কারণ তারা এই পাঁচটি অর্জন করে দরবারে নিজেদেরকে সফে দিয়েছিল ইমান এনেছিল এই মুহূর্তে আপনাকে আজকে সিদ্ধান্ত নিয়ে মানি যাওয়া লাগবে আপনি যদি নবীর উন্মত হতে চান কেমতের দিন যদি নবীর সুপারিশ পেতে চান এই পাঁচটা গুণ অর্জন করা লাগবে রাজি আছি আমরা আছি রাজি আছি একটা একটা করে মিলান তো আপনার ভেতরে আছে কিনা আশিদ্দা ওয়াহালাল কুফফার আল্লাহ তালা বলেন হ্যাঁ নবী আপনার উন্মত যারা হবে তারা কাফের মশরিকদের প্রতি ভয়ঙ্কর হবে কঠোর হবে কাফের মশরিকদের প্রতি ভয়ঙ্কর মানে ওদের দেখলেই মেরে ফেলা লাগবে না ওদের যে সমস্ত অনুষ্ঠান আছে আচার ব্যবহার আছে ওগুলো আপনি মানবেন না আজ আমাদের অভ্যাস ওদের ব্যবসা দেখে আমরা ব্যবসা করি কথা বলে ওদের সিনেমা দেখে আমরা সিনেমা বানাই ওদের পোশাক আশাক দেখে আমরা পোশাক বানাচ্ছে আজ বাংলাদেশের যে সমস্ত পোশাক গুলো দেখেন সব ভারতের সিরিয়াল দেখে দেখে আমরা তৈরি করছি কয়েকদিন আগে একটা পোশাক বেরিয়েছে নাম দিয়েছে এক বুক জ্বালা এই পোশাক যদি কেউ পরে বাকিটা আর বললাম না একটু পোশাকের নাম হলো যারা এখানে আছেন এই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নেবেন কাফের মুশরিকদের কোন অনুষ্ঠানে আমি যাব না ওদের ধর্ম ওরা পালন করবে কোনো অসুবিধা নেই আমি আজ পর্যন্ত দেখিনি এবং শুনিনি কোন হিন্দু ঈদের দিন কোরবানির ঈদে আমাদের সাথে এসে গরু ধরেছে জবাই করার সময় বুঝেছে আমাদের তো অনুষ্ঠানে ওরা একজনও আসে না আপনি যান কোন কারণে নবীর উম্মত হতে হলে আমাদের অনুষ্ঠানের প্রতি ভয়ঙ্কর কঠোর হওয়া লাগবে যে না ওদের অনুষ্ঠানে আমি অন্তত যাব না ওরা কোনোদিন আমার কোরবানির দিন এসে গরু ধরে না জবাই করার সময় আমি যাই কোন কারণে ওরা মুসলমান হতে চায় না আর আমি হিন্দুর অনুষ্ঠান পালন করে আমি হিন্দু হতে চাচ্ছি তাহলে আমি এখনো মানুষ হতে পারিনি আমার চামড়া মানুষের থাকতে পারে ভেতরের যেটা যেটা পশু চাইতেও খারাপ দিনাজপুর দিনাজপুরবাসী আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা অনেকেই দেখতে পাচ্ছি ওদের যে অনুষ্ঠান গুলো ওরা পালন করছে বাংলাদেশে এখন একটা একটা করে অনেকে আরম্ভ করেছে হিউম্যান হিউম্যান মিল্ক ব্যাংক নামে একটা ব্যাংক করেছে ঢাকা মাতোয়াইলে এটা অন্যান্য খ্রিস্টান দেশে ইহুদিদের দেশে আছে বৌদ্ধদের দেশে আছে ওইটার সাথে মিল করে বাংলাদেশের বিভিন্ন জেলায় এটা চালানোর সিদ্ধান্ত হচ্ছে এনজিওরা হিউম্যান মিল্ক ম্যান কি যে সমস্ত মেয়েদের স্তনে মিল্ক দুধ বেশি এগুলো দহন করে ওই ব্যাংকে ওখানে রিজার্ভ করে রাখবে যাদের সন্তানের দুধ কম হয় তারা ওখান থেকে দুধ এনে এই সন্তানদেরকে খাওয়াবে এত হিসাব কে রাখবে বলেন তো এতে দোদ ভাই বোন হয়ে যাওয়ার সম্ভাবনা নেই এ বলেন না কেন আগামী আট দশ বছর বিশ বছরের ভেতরে অনেকেই দেখবেন দুধ ভাই বোন হয়ে গেছে কারণ বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় যখন এই ব্যাংক তৈরি হবে যে সমস্ত মেয়েদের সন্তান হওয়ার পরে হয়তো ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে তাদের স্তরে তো দুধগুলো আছে ওগুলো দহন করা লাগবে নয়তো আবার যন্ত্রণা শুরু হবে এখন ওগুলো ফেলে দেবে না ওগুলো দহন করে কাঁচের বোতলে করে দিয়ে আসা লাগে ওই ব্যাংকে যাদের সন্তানের স্তনের দুধ কম হয় তারা ওখান থেকে নিয়ে এসে পান করায় এই সিস্টেম যদি চলে কয়েক বছরের পরে দেখবেন অনেকে দুধ ভাই বোন সম্পর্ক হয়ে যাচ্ছে আর দুধ ভাই বোন বড় হয়ে বিয়ে করা কি বলেন না কেন ষড়যন্ত্র কথা থেকে কথায় নিয়ে গেছে আপনি টের পাচ্ছেন আগামী দশ বছরের ভেতরে দেখবেন এই দেশে হাজারো মানুষ জারস তৈরি হচ্ছে বলেন আউলিয়া নম্বর প্রথম অংশ ইমানদারেরা কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে রূপে গ্রহণ করবা না কারণ তারা একে অপরের বন্ধু একটু খেয়াল করে এখানে শব্দটা কি বাদুহুম তারা একে অপরের বলেন যতক্ষণ পর্যন্ত ইহুদি আর খ্রিস্টান বৌদ্ধ মুশরেক এরা একে অপরের বন্ধু না হবে সাহায্য না করবে ততক্ষণ তাদের সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন অসুবিধা নেই কিন্তু তারা যখন নিজেরা একে অন্যের সাথে বন্ধুত্ব করবে মুসলমান টাইট করার জন্য ধ্বংস করার জন্য এক হবে তখন ওরা যত শক্তিশালী হোক ওদের সাথে সম্পর্ক রাখা যাবে না এবার বাংলাদেশ সহ বিশ্বের সাথে মিলান এটা পররাষ্ট্রনীতির আয়াত কিসের পররাষ্ট্রনীতির আয়াত এটা বাংলার জমিনে যিনি পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে আছেন তার এই আয়াতটা ভালো করে পড়া দরকার আল্লাহ বলেন যারা ইহুদি আর খ্রিস্টান যদি একে অপরের বন্ধুত্ব করে মুসলমান ধ্বংস করার জন্য তখন ওদের সাথে তোমাদের মিল রাখা যাবে না কে বলছে আপনি আজ তো আমেরিকা ব্রিটেনের বন্ধু ব্রিটেন ভারতের বন্ধু ভারত চীনের বন্ধু সারা পৃথিবীর যত এখন খ্রিস্টান মুশরে কাফের এরা সব মুসলমান ধ্বংস করার জন্য এক তারা আল্লাহর ঘোষণার সাথে এখন কিন্তু মিলছে না কি ওরা একে অপরের যখন বন্ধু হবে তখন ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না এ ঘোষণা কার আমরা আল্লাহর ঘোষণা বাদ দিয়ে নিজেরা ভয় পেয়ে এখন সব উল্টিয়ে গেছি আল্লাহকে দাঁড়িয়ে লমা ইয়াতাবাল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম যে বা যারা ওদের মতো আচরণ করবে ওদের ব্যবসা দেখে ওদের সংস্কৃতি দেখে ওদের চরিত্র দেখে চরিত্র বানাবে আমি আল্লাহ তোমাদের ওদের মতো বানিয়ে দেব দিয়েছে ওটা ওদের পরিবার যেমন শান্তি নিয়ে আজ পরকিয়া প্রেম চলে আমাদের ওই সিরিয়ালগুলো দেখে দেখে পরকিয়া প্রেম দেশে শুরু হয়ে গেছে না এই এলাকা এখনো শুরু হয়নি শুরু হয়ে গেছে মানে কি আজকেও চলছে আজ অনেকে তো দিন পেয়েছে মনে করছেন হজর কিছু জানেন না অনেক মানুষ দিন পেয়েছে ওয়াজ শুনতে আসা ওদের ওরা সুযোগ পেয়েছে জোরে বলেন সোহান আল্লাহ আহ এটা মেয়েদের ভেতর থেকে বেশি হয় সম্মানিত মা বোনেরা নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে এই লাইন বন্ধ করা লাগবে আসতে বলেন কারা কারা লাইন আপনার বউ বন্ধ করে দিক হাত তোলেন তো আপনার বউ লাইনে আছে হ্যাঁ, আমি হাসির করা কি দেয়নি ও হাত তুললো কেন ওর বউ যে লোকটা হাত তুলেছে ওর বউ যদি মহিলা প্যান্ডেলে থাকে আর যদি লাইনে থাকেন আপনি এই লাইন এক্ষুনি বন্ধ করেন না নয়তো কিন্তু মরবে আরে ভাই আপনি এখানে বসে থাকেন কি করেন কি হয় যে যা দেবে আপনি মোনাজাতের পরে দেবেন আপনারও তো মাথায় কিছু নাই দেখছি আমি কথা বলছি না এখন ওটা কি দরকার ওসব একটা বিষয় বোঝাতে গেলে তো মানুষকে আগে এদিকে মন নিয়ে আসা লাগবে না আমি বারবার এটা দেখলে আমার মন থাকবে এদিকে আর বানিয়ে বানিয়ে কথা বলবো বিবেক নেই মানুষের কি করে কি খালি মাথা মোটা হলে হবে মাথা তো কিছু থাকা লাগবে আবুল মাল আব্দুল মহিতের মতো কি মাথা গো সাড়ে চার হাজার কোটি টাকা ওর কাছে টাকাই না এনার কাছে প্রশ্ন দিয়েই যাচ্ছে উনি দিয়েই যাচ্ছে ওনার কাছে প্রশ্ন প্রশ্নই না আপনি এখানে কথা বলে দেখেন তো একটা আমি যে বিষয়টা বোঝাচ্ছি এই বিষয়টা আপনাকে একটু সুদূর চিন্তা করা লাগবে হিউম্যান মিল্ক ব্যাংকের নামে আজ যা শুরু করেছে এটা যদি বন্ধ না হয় জারস তৈরি হওয়ার সম্ভাবনা নেই কারণ দুধ ভাই বোন বিয়ে করা হারাম এটা তো দশ বছর পরে এমনি হয়ে যাবে আপনি ঠেকাতেও পারবে না কারণ কার দুধ কে খাচ্ছে অত হিসাব কে রাখবে সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো ষড়যন্ত্র পৃথিবীতে চলছে তার ভেতরে এটা একটা আমাদেরকে সাবধান হওয়া লাগবে আমরা যেন ইয়াহুদি খ্রিস্টানদের কোনো কালচার অনুসরণ না করি যদি করেন ওদের পরিবারে শান্তি নেই আপনি দেখতে পাচ্ছেন যে খুব আরামে আছে না আপনি অন্যান্য দেশে আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি আমার এই ছোট্ট জীবনে বিশ্বের অনেকগুলো দেশ আমি ঘুরে এসেছি আপনি এমন দেশে গেছি ওর দেশের নামও শোনেননি বাংলাদেশ সহ বিশ্বের এমন কোন দেশে আমি এমন এমন দেশে ঘুরে আসলাম মনে করতো মনে বাবা এদের টাকার অভাব নেই এদের ফ্রি সেক্সের দেশ কি আরামে আছে না ওর বউ আর একজনের হাত ধরে সামনে দিয়ে চলে যাচ্ছে কিছু বলার নেই এদেশে এখনো এরকম হয়নি হয়েছে দুই দেশে চলছে একেবারে দেদারছে মেয়ে তার গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে আসতেছে দেদারছে রাত কাটাবে কিছু বলতে পারবে না যদি বলে তারা নামে কেস হবে কি দেশ এখানে আমাদের সাবধান হওয়া লাগবে আমরা যেন বাস্তবে এই এই বাস্তবতা আমরা একটু নিয়ে যেতে পারি এভাবে খ্রিস্টানদের কোনো কালচার আমাদের ভেতরে যেন না আসে এটা মনে থাকবে ওদের মতো মাথা দেখে দেখে অনেকে চুল কাটে আপনি বাংলাদেশের কোন সেলুনে যে দেখবেন না যে যেখানে লিখা আছে এখানে সন্ন্যাত অনুযায়ী চুল কাটানো হয় আছে কি লিখা আছে এখানে অজয় কাঠ দেওয়া হয় অজয় কাঠ ঋত্বিক কাঠ যাদের নাম বলছে সব তো আল্লাহর অলি আপনি যে অজয় কাঠ দিলেন ঋত্বিক কাঠ দিয়েছেন কেমতের দিন আপনাকে যদি আল্লাহ বলে তুই অজয়ের সাথে ওঠ আপনি উঠতে রাজি হবেন কোন কারণে ওর মতো কাটিং দিলেন বলেন আপনার মাথার কাটিং কেমন হবে রসুল নিজে শিখিয়েছে এক কথা বলে না কেন আপনার মানে সেই কাটিং পছন্দ হয় না আপনার মাথার কাটিং দিয়েছেন কাকা দিন কাকার সাথে আপনি উঠবেন কার সাথে আল্লাহ তোমাদের মতো বানিয়ে নিজের স্বামী বাদ দিয়ে অন্য নিয়ে বিছানায় ঘমায় তোমার বউ কিছুদিন পর ওইটা করবে কিছু বলতে পারবে না এই কাফের সমস্ত অনুষ্ঠানগুলোর প্রতি কঠোর হওয়া লাগবে আজকের রাত পরে যেটা শুরু হবে এটা তো অনুষ্ঠান নাইট এটা পালন করে খ্রিস্টানরা কারা বলেন আজ অনেকে এটা পালন করবে বলে টাকা গুছিয়ে রেখেছে বিউটিকে ফুল কিনে দেবে আহা কেউ যদি ফোন কিনে দিতে চান রাত বারোটার পরে নিজের স্ত্রীকে দেবেন অসুবিধা নেই দেবেন তো আপনি বুড়ো মানুষ কি আমার ফোন নেবে সালাম দিলে উত্তর দিতে চাবেন সালাম দাও জবান বয়সে তো যৌতুকের টাকার জন্য পিটিয়েছি কেন না আপনি এই দিবসটা পালন করতে পারেন না মুসলিম হিসাবে থার্টি ফার্স্ট না জানুয়ারির এই পয়লা তারিখ রাত বারোটার পরে যে নোংরামোগুলো শুরু হবে বাংলাদেশের বিভিন্ন জেলায় এটা অন্তত হোক মোহাম্মদ রসুল্লাহর সাথে একে অন্যের অপরাধ ক্ষমা করে দেবে মা বোন সহ যারা এবার এসেছেন গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা শোনেন আমাদের ভেতরে আজ এই আমলটা না থাকার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করেন না বখারি শরীফের একটা হাদিস বলছি আছেন আপনারা আছেন খতবা দিচ্ছিলেন হঠাৎ করে খতবার মাঝখানে তিনি আলোচনা বন্ধ করে দিয়ে বললেন সাহাবিরা এই মুহূর্তে একজন মসজিদে এসে প্রবেশ করবে ওই লোকটা আল্লাহর জান্নাতি সোমানুল্লাহ বাণিজ্যে বিকাল তিনটায় বলবে দ্বিতীয় সপ্তাহে নবীজি বললেন সাহাবিরা এই মুহূর্তে একজন আসবে মসজিদের অপবিতে বসবে ওই লোকটা আল্লাহর জান্নাতি সাহাবিরা লক্ষ্য করে দেখলেন প্রথম সপ্তাহে নবীজি যে লোকটার নাম বলেছিলেন ওই একই লোক তৃতীয় সপ্তাহে বিশ্ব নবী বললেন এই মুহূর্তে একজন এসে আলোচনার মাঝে বসবে ওই লোকটা আল্লাহর জান্নাতি সাহাবিরা সবাই গিয়ে দেখে পরপর দুই দিন নবীজি যার নাম বলেছিলেন ওই সেই লোক চলে গেলেন ওখানে হাজরাতে আব্দুল্লাহ বলেন নবীর এই কথাকে সত্য প্রমাণ করার জন্য আমি এই সাহাবীর বাড়িতে মেহমান হয়ে গেলাম সারা রাত আমি লক্ষ্য করলাম দেখি কি আমল করে লক্ষ্য করে দেখি না তেমন কোনো আমল জীবনে নেই শেষ পর্যন্ত আমি প্রশ্ন করে ফেললাম বিশ্বনবী ভরা মজলিসে তোমাকে তিন জান্নাতের গ্যারান্টি দিয়েছে তুমি কি আমল করো আমি তো কিছু দেখলাম না বলে আমার ইবনুল আমার ব্যক্তিগত আমল বলতে কিছুই নেই তোমরা যেমন নামাজ পড়ো পাঁচ অর্ধ আমি ওইটা করি রোজা রাখো আমিও করি পর্দা করো আমিও করি তবে আমার স্পেশাল কাজ এতটুকু আছে আমি যখন সব আমি আল্লাহর জন্য সবাইকে মাফ করে দেই সবাইকে মাফ করে দিয়ে একটা ফ্রেশ মন নিয়ে শান্ত মনে আমি ঘুমিয়ে যাই মহান আল্লাহ মনে হয় এই কাজটা পছন্দ করে আমাকে ক্ষমা করে দিয়েছে আমার ভাইরা তিন বার নবীজির মুখে ভাড়া মজলিসে জান্নাতের গ্যারান্টি পেয়েছে ছোট্ট একটা আমলে মাফ করে দেওয়ার এই গুণ আমাদের কিন্তু এই গুণটা নেই উনি রাতে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে ঘুমায় আর আমরা রাতে ঘুমানোর সময় আরো ফোন দিয়ে আঁটি যে কি করা যায় সকালে তোরে আল্লাহ মাফ করবে কি দেবে বাস আর এখানে বাস ছাড়া কিছু আছে হাসির খোরাকি দেয়নি এই এই পয়েন্টটা যদি মানতে না পারেন আপনার খবর আছে কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন হে নবী সাবধান আপনি হয়তো ক্ষমতায় ছিলেন না ওই সময় অত্যাচারিত হয়েছিলেন মক্কায় এখন মদিনায় ক্ষমতা পেয়ে যারা আপনার কাছে এসেছে ওই অসহায় মানুষদের উপরে আপনি জুলুম অত্যাচার করবেন না কথা বুঝতেছেন ক্ষমতায় যখন ছিলেন না তখন আপনি অত্যাচারিত হয়েছিলেন এখন ক্ষমতা তুলতে গিয়ে যেন আপনি অত্যাচার করবেন না তাহলে আপনাকে আল্লাহ ছাড়বে না কি বুঝলেন আপনি বলেন তো নবীকে যদি আল্লাহ কথা বলতে পারে যে যখন আপনি অত্যাচারিত হয়েছিলেন এখন আপনার রাগ হয়েছে ক্ষমতা পেয়ে ওই রাগ তুলতে গিয়ে যেন কোন নিরপরাধ মানুষের উপর আপনি জোর করে জলম অত্যাচার করবেন না আর আমরা এটা আরো বেশি করি পুরাতন যত রাগ আছে সব আমরা তুলে ফেলি কথা বলেন সুযোগ পেতে দেরি বিশ্বরবি একটা গাছের নিচে ঘুমিয়ে আছেন হঠাৎ এক মুশরেক একটা তরবারি নিয়েছে আল্লাহ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন মোহাম্মদ তোরে কে বাঁচাবে নবীজি ঘুম থেকে উঠে দেখলেন মাথার উপরে তরবারি ঝোলানো আকস্মিক ভাবে তার মুখ দিয়ে বের হয়ে গেল আমার আল্লাহ বাঁচাবে যে বলেছে আল্লাহ বাঁচাবে আমার আল্লাহ পাক এই কথাটাকে এত ফোর্স দিয়েছেন এই মুশরেকের হাত থেকে তরবারটা কাঁপতে কাঁপতে পড়ে গেছে নবীজি সঙ্গে তুলে নিলেন ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা তোমাকে কে বাঁচাবে লোকটা হতভম্ব হয়ে গেছে এখন কি করি কথা আর বলতে পারে না আল্লাহর নবী ওর দিকে তাকিয়ে বললেন আল্লাহর বান্দা তোমার আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম খালি সোহান আল্লাহ বললেন আপনি বলেন তো আপনি যদি এই এই পজিশনে থাকতেন কয় টুকরা করতেন পরস্পরের প্রতি রহম দিল হওয়া লাগবে মায়া মহাপত বৃদ্ধি করা লাগবে এটা নিয়ে আরো শত্রুতা বৃদ্ধি হচ্ছে উনি ঘুমানোর আগে সব মাফ করে ঘুমাতো আর না ঘুমানোর আগে বিভিন্ন ফোন দিয়ে তৈরি করে করে ঘুমায় আপনি মাপ পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন এই কঠিন রাগের মুহূর্তেও যদি আল্লাহ আল্লাহ নবী এত বড় ভয়ঙ্কর জায়গায় মাফ করে দিতে পারে এটা আপনার কি হয়েছে বলেন আমি জানি আপনাকে ওই সময় অত্যাচার করা হয়েছিল কিন্তু এখন তো আপনি ভালো আছেন ওই সুযোগটা কাছে লাগিয়ে আপনি ওর অপরাধ মাফ করে দেন আল্লাহ আপনার সত্তরটা দোষ মাফ করে দেবে এই সুযোগটা না লাগিয়ে আরো রাগ গুলো তুলে ফেলে আল্লাহ পাক আপনাকে কিন্তু মাফ করবে না হে হবে তারা কিন্তু রুকু এবং সেজদা অবস্থায় তাদেরকে দেখতে পাবেন আমাদেরকে রুকু অবস্থায় পাওয়া যায় না যায় মাঝে মাঝে রাতের বেলা যখন এই পঞ্চগড় দিনাজপুর থেকে যাই রাস্তার পাশে বাজারে দেখি অনেকে রুকু দিচ্ছে তিন চারজন মিলে টাঁস খেলে আর ঘুমায় রুকু দিচ্ছে ড্রাইভার আমার বলছে হজুর ওই যে তাহাজ পড়ে তাহাজ নবের আর তাহার তাহাজ্জুদ পড়ছে আজ ক্যাসিনোর নামে যে ব্যবসাগুলো হচ্ছে তার ভেতরে টাস আসে না নেই টাস খেলা নেই টাস খেলা জায়জ না হারাম হারাম এটা শয়তানের ঘৃণিত কাজ এখানে চারটা বড় বড় গোনার কথা আছে মদ খাওয়া জোয়া খেলা তার মানে লটারি খেলা মূর্তি পূজা করা আর কি যে ব্যবসাগুলো চলছে চারটাই এই আয়াতের ভেতরে আছে এখন হয়তো আপনি নাম পাল্টিয়ে ক্যাসিনো দিয়েছেন আর আল্লাহ দিয়েছেন রেজু এগুলো শয়তানের ঘৃণিত কাজ এক নম্বরে মদ খাওয়া জোয়া খেলা লটারি কাটা আর মূর্তি পূজা করা এখানে মূর্তি পূজার আধুনিক অর্থ হবে নারী দিয়ে ব্যবসা করা ক্যাসিনোতে নারীর ব্যবসা নেই সুতরাং এলাকায় ওগুলো না থাকলেও টাস আসে মানে লটারি অনেকে জোয়া খেলে এটা বন্ধ করা লাগবে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাদ দেওয়া লাগবে যদি নবীর উম্মত দাবি করে এর নাম রুকু এর নাম কি আমরা মনে করি রুকু মানে যেমন মাথা ঝোলানো না যারা টাস খেলেন এটা রুকুর বাইরে রুকু করতে হলে টাস খেলা বাদ দেওয়া লাগবে মাসি ধরে যারা খেলা খেলেন এটা হারাম বাঁশি ধরে খেলা শয়তান আপনাকে এই বাঁশি ধরে খেলা খেলার মাধ্যমে আল্লাহর জিকির আল্লাহর এবাদত থেকে দূরে রাখতে চাই জোরে বলেন আমার মনে হয় যারা আমরা পরীক্ষা দেই তাদের পরীক্ষা যখন শুরু হয় তখন প্রশ্নপত্র দেয় না এক ঘন্টা আগে দেয় আর আপনি পরীক্ষা দেবেন মরণের পরে সেটা এখনই আল্লাহ ফাঁস করে দিয়েছে এরপরে যদি আপনি ফেল করেন আপনি কি ছাত্র কি অপদার্থ এত লজ্জা দেওয়া ঠিক না তারপরও বললাম আপনি ফিরে আসবেন আল্লাহ তুমি আমাকে সহ যারা বিভিন্ন এরকম নেশার কাজে আছে এদেরকে তুমি ফিরিয়ে রাখার ফিক দাও জোরে বলুন আমি সজ্জাদা মানে শুধুমাত্র কপাল ঠেকানো না আমরাও কিন্তু মাঝারে কবরে পীরের পায়ে পৃথিবীতে শুধুমাত্র আল্লাহ বাদে আর স্বামী বাদ দিয়ে শেষদা দেওয়া যায় না যদি নবী বলতো যে আল্লাহ পাদের সেজদা আছে তাহলে স্বামীদেরকে শেষদা দেওয়ার জন্য আদেশ দিত যেহেতু আল্লাহ পাদে জায়েজ নেই জন্য শেষদা কোন পীরের পায়ে মাজারে কবরে দেওয়া হারাম এখন থেকে শেষদা হবে কার জন্য আর একমাত্র যারা আল্লাহর জন্য দেওয়ার মাথা জমিনে ঠেকায় ওদেরকে আপনি যত ভয় দেখাবেন ভয় পাবে না আমরা তো শেষ দাদে দুর্বল অবস্থা এজন্যে কাফের মুশ্রেকদের প্রতি কঠোর ভয়ঙ্কর হওয়া আমরা পারি না আর তাদের অনুষ্ঠানগুলো আমরাই পালন করি নিজেদের প্রতি মহাব্বত মিল ভালোবাসা তৈরি করা এটাও পারি না ক্ষমা করা না আমাদেরকে রুকু অবস্থায় পাওয়া যায় না সেজদা অবস্থায় পাওয়া যায় না আল্লাহ কোন কাজে রাজি আমরা এটাও খুঁজে অনুসন্ধান করে বেড়াই না আল্লাহ তুমি আয়াতটা অন্তত সাহাবিদের মতো মানার তাও ফিরবি জোরে বলেন আমিন এখন আজান হবে মাহফিলের খরচের জন্য এনারা একটু পেরেশান আপনারা টাকা পয়সা যারা দিয়েছেন অবশ্যই আমি জানি আরো যারা দেওয়ার জন্য রেখে দিয়েছে যে দেবে এরা বিভিন্ন জায়গায় লোক সেট করে রেখেছে দিয়ে যাবে এরা অভাবে পড়ে গেলে আগামী বছর আর মাহফিল হবে না তো আপনার লোক আছে হ্যাঁ, যারা আছে এদের কাছে একটু দয়া করে দিন যা পারেন অন্তত আপনারা দিয়েছেন আমি দেখতে পেলাম এরপরেও এনারা যখন এসেছে বারবার আমি যা পারি না যারা যাচ্ছে অবশ্যই আপনি কিছু না কিছু দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন করে যাবেন ভাই এখানে করে নামাজ আশপাশের মসজিদ থেকে পড়ে বাড়ি না এখানে নামাজ হবে যদি পারেন এখানেও পড়ে যাবেন সুবহানাল্লাহ কয় লোকজন যাচ্ছে একটু তাড়াতাড়ি করা লাগবে ভাই দান দান হুজুর মোমেনা খাতুন 500 টাকা মোমেনা খাতুন আল্লাহর এক বান্দি 500 পাঠিয়েছেন আল্লাহ কবুল করেন আমিন বলেন আমিন আর কে যদি দেওয়ার মতো থাকেন এখানে দিয়ে যান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মালিক শিশির 3000 টাকা দিছি ইট ভাড়া মালিক শিশির ভাই 3000 পাঠিয়েছে আল্লাহ তার ব্যবসায়